পৃথিবীতে এমন কি কেউ আছেন যার কখনো মাথা ব্যথা হয়নি কিছু ক্ষেত্রে আপনি নিজে নিজে এই বিরক্তিকর সমস্যার সমাধান করতে পারেন এটি কখনো কখনো আপনার অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত অতএব আমরা আপনাকে পাঁচ ধরনের মাথা ব্যথা এবং সেটিকে শনাক্ত করতে সহায়তা করার জন্য একটি বিশদ নির্দেশিকা একত্রিত করেছি যেটি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় টেনশন মাথা ব্যথা এটি বিশ্বের মানুষের মধ্যে সংঘটিত হওয়া সবচেয়ে ঘন ঘন মাথা ব্যথা সকলে অনুভব করেন যে তাদের জীবনে অন্তত একবার এখানে প্রধান লক্ষণ টেনশন মাথা ব্যথা প্রায়ই এমন এক চাপ সৃষ্টি করে যেন মনে হয় আপনার কপালের চারপাশে আটসাট ব্যান্ড করে আছেন আপনার চোখ এবং কপালের উপরের অংশে তীব্র উত্তেজনা অনুভব করতে পারেন এবং আপনার কপালের উপরের অংশে আপনি একটি নিস্তেজ অনুভূতি অনুভব করতে পারেন প্রায়শই মাথা ব্যথার তীব্রতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধি পায় যা প্রধান কারণগুলি নির্ধারণ করে যা টেনশন মাথা ব্যথা বা গুরুতর চাপের চিত্রকে অবদান রাখে বলে মনে করে দরিদ্রভঙ্গি এবং দীর্ঘ সময় ধরে একটি অনুপযুক্ত অবস্থানে মাথা ধরে রাখা দীর্ঘস্থায়ী টেনশন মাথা ব্যথা বিরল এবং প্রায়ই মাথা ব্যথা বা ঘাড়ের আঘাতের সাথে যুক্ত হয় কিভাবে এটি থেকে পরিত্রাণ পেতে হয় আপনি যে কোনো উপযুক্ত ব্যথানাশক নিতে পারেন কিন্তু মাথা ব্যথা হলে আপনি কেবল মাঝে মাঝে সেগুলি ব্যবহার করতে পারেন ঘন ঘন ঘটে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয় সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নিয়মিতভাবে আপনার কাঁধ এবং ঘাড় প্রসারিত করুন এবং বাইরের পরিবেশের সাথে সময় কাটান সাইনাস মাথা ব্যথা এ ধরনের মাথা ব্যথা সাইনোসিটিসের কারণে হয়ে থাকে এটির উপসর্গ হিসেবে প্রায়শই জ্বর মুখ ফুলে যাওয়া এবং কপাল ও গালের হাড়ের মধ্যে টান দিয়ে থাকে এখানে প্রধান লক্ষণগুলি আপনি আপনার কপালে একটি গভীর চাপ এবং ব্যথা ভ্রুর চারপাশে এবং চোখের নিচে সাধারণত তীব্র হয়ে ওঠে যখন আপনি আপনার মাথা প্রবলভাবে নাড়াচাড়া করেন তখন এই ধরনের মাথা ব্যথা হতে পারে একটি চলমান এবং অবরুদ্ধ নাকের দিকে আপনি ক্লান্ত বোধ করতে পারেন দুর্বল সাইনাসের মাথা ব্যথা সাইনোসাইটিস দ্বারা সৃষ্টি হয় এগুলিও একটি সাধারণ জটিলতা যা ঠান্ডার পরে বা মৌসুমি অ্যালার্জির সময় হয়ে থাকে মনে রাখবেন যে সাইনাসের মাথা ব্যথা খুব কমই নিজে থেকেই চলে যায় এমন ব্যক্তি যাদের অ্যালার্জি আছে অর্থাৎ অ্যান্টিহিস্টামাইনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাহায্য করতে পারে এমন একজন ডাক্তারের সাথে দেখা করা সবচেয়ে ভালো যে সম্ভবত অ্যান্টি এল এক্স লিখে দিবে মাইগ্রেইন মাইগ্রেন প্রায়ই বিপাকীয় প্রক্রিয়ার লঙ্ঘন এবং মস্তিষ্কের রক্তনালীর প্রসারণের সাথে যুক্ত হয় একজন ব্যক্তি মাইগ্রেনের আক্রমণের সময় ঘটে যাওয়া মারাত্মক মাথা ব্যথার সমস্ত লক্ষণগুলি মাইগ্রেন পাওয়ার ক্ষমতাও উত্তরাধিকারী হতে পারে যা চারটি মাধ্যমে অগ্রসর হয় প্রথম পর্যায়ে প্রোগ্রেইন হল এটি এক থেকে দুই দিয়ে স্থায়ী হয় আপনি বিরক্তিকর ক্লান্তি অনুভব করবেন এবং ক্ষুধা বৃদ্ধি বা হ্রাস পাবে দ্বিতীয় পর্যায়ে আভা এটি সাধারণত 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয় এবং আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে এবং অসারতা অনুভব করে শেষ পর্যায়ে মাথা ব্যথা নিজেই বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে যার সময় আপনি তীব্র ধরফরানি মাথা ব্যথা অনুভব করবেন দুর্ভাগ্যবশত মাইগ্রেনের কোনো প্রতিকার নেই যদিও সঠিক চিকিৎসার জন্য ডাক্তার দেখানোর জন্য যে উপসর্গগুলি প্রয়োজন তা সহজ করতে সাহায্য করার জন্য বেশ কিছু চিকিৎসা পাওয়া যায় তাছাড়া নিয়মিত ব্যায়াম আপনাকে আপনার স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি করতে সাহায্য করবে ক্লাস্টার মাথা ব্যথা ক্লাস্টার মাথা ব্যথা জনসংখ্যার এক শতাংশ এরও কম বিরল প্রভাবিত করে যা তারা পুরুষদের তুলনায় পাঁচগুণ বেশি সাধারণ এবং মহিলাদের ক্ষেত্রে এই মাথা ব্যথাকে অন্যের সাথে বিভ্রান্ত করা খুব কমই সম্ভব একটি ক্লাস্টার মাথার পিছনে ছুরিকাঘাতের ব্যথা হতে পারে বা সাধারণত আপনার চোখের দিকে যেতে পারে আপনার মাথার পাশে এটি ঘন ঘন বিকশিত হয় ঘুমের সময় ব্যথা সাধারণত পনেরো মিনিট থেকে এক ঘন্টা স্থায়ী হয় লক্ষণগুলির মধ্যে হতে পারে চোখের আলোর প্রতি সংবেদনশীলতা এবং ল্যাক্রিমেশন বিজ্ঞানীরা ঠিক জানেন না ক্লাস্টার মাথা ব্যথার কারণ কী এই মাথা ব্যথা প্রায়শই শরীরের জৈবিক ব্যাঘাতের সাথে যুক্ত থাকে এটির চিকিৎসা করা কঠিন হতে পারে কারণ ব্যথাটি হঠাৎ করে আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় এবং এটি যেহেতু ক্ষণস্থায়ী সেহেতু এটি হওয়ার মাত্রই আপনি যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাহলে ডাক্তার আপনাকে এই সমস্যা সহায়তা করতে পারবে হ্যাংওভার আমরা অ্যালকোহল পান করার পরে কেন প্রায়ই মাথা ব্যথা অনুভব করি তার অনেক সংস্করণ শুনি তাদের মধ্যে একটি প্রস্তাব করে যে অ্যালকোহল রক্তনালী প্রসারণ এবং আপনার শরীরের সেরোটোনিনের মাত্রাকে প্রভাবিত করে তাছাড়া অ্যালকোহল পানির ক্ষয় এবং ডিহাইড্রেশনকে উৎসাহিত করে যা প্রধান মাইগ্রেন ট্রিগার করে প্রধান উপসর্গগুলি হলো বুক ধরফড় করা এই মাথা ব্যথা সর্বোত্তম প্রতিকার হলো ব্যথানাশক ওষুধ সেবন করা প্রচুর পরিমাণে পানি পান করা এবং কিছু ভালো ঘুমের জন্য হ্যাংওভার গ্রহণ করা এমনকি অল্প পরিমাণে অ্যালকোহল সেবন এটি ইঙ্গিত করে যে আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন আমরা আশা করি আপনি মাথা ব্যথার কোনোটি ভুগবেন না বা অনুভব করবেন না কিন্তু যদি আপনি এগুলোর মধ্যে একটি অনুভব করেন তবে কোনো ওষুধ সেবন করার আগে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন কেননা আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করেন তাহলে এর ভয়াবহ পরিণতি হতে পারে